জীবনে কারোর জন্য কোনো কাজ ফেলে রাখবেন না তাহলে হয়তো আপনাকে পরবর্তীতে ভোগাতে হতে পারে যেরকম আমি একটা এক্সাম্পল দিই আমি এবার কলেজে ভর্তি হবো তো এই জন্য আমাকে যে প্রশংসাপত্র আছে ওইটা আনতে হবে তো আমার সাথে যে ফ্রেন্ডগুলো ছিল ওরা অন্য কলেজে ভর্তি হবে তো ভালো কথা তো ওরা গত বুধবারে ওদের প্রশংসাপত্র আনে এবং ও আমাকে বলতে ভুলে গেছে ফাইন ওরা কয়েকজন গিয়ে আনছে সমস্যা নেই ওটা তো ওরা যেদিন গেল ওদিন আমাকে ওদের একজন মা বলল যে ওরা তো প্রশংসাপত্র নিয়ে আসছে তো তারপরের দিন আমি হেড স্যারকে কল করলাম যে স্যার স্কুলে আছে কিনা আমি প্রশংসাপত্র নিতে পারবো কিনা তো উনি বললো যে আমি তো স্কুলে নাই তবে আমি কয়েকটা প্রশংসাপত্র সাইন করে রেখে এসেছি তুমি যাও গেলে তোমাকে দিয়ে দিবে তো গেলাম পরের দিন যাওয়ার পর দেখি অন্য স্যার বলতেছে যে তুমি আসার আগে আরো কয়েকজন এসে ওইগুলো নিয়ে গেছে তো ওই দিন ছিল বৃহস্পতিবার তো তারপরে আমি বাড়িতে এসে বললাম এবং চিন্তা করলাম যে রবিবারে যাবো এখন রবিবারে আমার আরেক ফ্রেন্ডকে নক দিলাম তো ও বলল যে বারোটার দিকে যাবে স্কুলে তো ভালো কথা আমি একদম রেডি টেডি হয়ে আছি যে আমি বারোটার দিকে স্কুলে যাবো ওর সাথে অনেকদিন ধরে দেখা হয় ওর সাথে তো ও কী করলো সম্ভবত দুই মিনিট আগে বারোটা বাজে দুই তিন মিনিট আগে আমাকে বললো যে দোস্ত আজকে যাবো না তো ওই মুমেন্টে যখন কেউ কিছু বলে তখন যে যাওয়ার যে একটা আগ্রহ থাকে ওটা নষ্ট হয়ে যায় এবং আমি ওই দিন যাই নাই তো ওই দিন ক্যান্সেল তারপরের দিন সোমবার ওই দিন সম্ভবত স্কুল বন্ধ ছিল তো আজকে মঙ্গলবার আজকে আমি নিয়োগ করলাম যে আজকের কারো কথা শুনবো না আজকে আমি গিয়ে সাথে নিয়ে আসবো তো আজকে এবার ও নক দিল যে দোস্ত আমি তো আজকে যাবো গিয়ে নিয়ে আসবো তো আমি ওকে প্রথমে একদম রাগে বলে ফেলাম যে তুই যা না যা ওটা আমার ম্যাটার করে না আমি আজকে যাবো নিয়ে আসবো তারপর মনে হলো যে যেহেতু অনেকদিন ধরে দেখা টাকা হয় না যাই একটু দেখা হবে নিয়ে আসবো আমি ওকে বললাম যে কটার দিকে যাবে ওটা জানাইছে আমাকে কল করে তো অতক্ষণ পরে কল দিয়ে বললো যে যাবে না তো আমার আসলে তুলনটা রাগে হলো যে একটু আগেও বলে তুই যাবি একদম আজকে যাবি মোটামুটি শিওর এখন আবার আমাকে বলে যে যাবি না তারপর আমি গেলাম তারপর যে আমার তো আগে থেকে ইচ্ছা আজকে কেউ যাক আর না যাক আমি যাব তারপর স্কুলে গেলাম এবং প্রশংসাপত্র নিলাম এবং আসে বললাম এসে যখন গেটে এসেছে তখন দি বলে ওই ছেলে কিন্তু প্রশংসাপত্র নিতে আসে না ও এমনিতে এসেছে তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমি যদি ওর জন্য বসে না থাকতাম তাহলে কিন্তু আমি গত শনি তাহলে কিন্তু আমি গত রবিবারেই প্রশংসাপত্রটা নিয়ে আসতে পারি ওর জন্য বসে থেকে আমার দুই দিন লেট হয়েছে তাই যে যে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি যে কারোর জন্য কোনো কাজ ফেলে রাখবেন না আর এমনকি আমার জন্য না কেউ যদি আমার কোনো রিলেটিভস দেখে তাদেরকেও বলি যে আমার জন্য কোনো কাজ ফেলে রাখবেন না কারণ ও যেটা করলো সেম জিনিস আমিও করি কেউ ফেলে রাখে দেন লাস্ট মুহূর্তে বলে দেয় যে আজকে সম্ভব না তো এটা ছিল আজকের প্রদেশ আসসালামু আলাইকুম